তুমি বুঝোই না এক কথা বারবার কইতে তোরে আমি ভালোবাসি না তুই পড়ে গেছিস ঠিক আছে আমি তোরে উড়ামু তুই নিজে তো উঠছস কে পর এখন পর আল্লাহ বাবু তোমার কি হইছে আল্লাহ দেখি দা হাত দা হাত দা হাত তুমি নিজের কেয়ার একটুও নিতে পারো না দাদা